আজকে ডিসকাশন করব আমরা মেল সেক্সুয়াল হেলথ নিয়ে আজকাল আমরা প্রচুর পেশেন্ট আমরা পাচ্ছি from our place in India and also from Bangladesh যারা সেক্সুয়াল ফাংশন নিয়ে আজকাল বেশি uh, আমাদের কাছে আসছে নট নেসেসারিলি ইয়াং পেশেন্ট যারা কুড়ি তিরিশ বছর বরঞ্চ আমরা পঞ্চাশ এমনকি পঞ্চাশ ঊর্ধ্ব পেশেন্টও আমরা পাচ্ছি যেটা আগে আমরা পেতাম না it's because of the awareness among general population যে মেল সেক্সুয়াল ডিসফাংশন নিয়ে পেশেন্ট আমাদের কাছে আসে আগে এই সেম পপুলেশন আসতেন না অনেক লজ্জার জন্য লোকে কি ভাববে সেটার জন্য ডাক্তারবাবু কী ভাববেন এখন পেশেন্টরা অনেক খোলামেলা এই ব্যাপারে আর একটা কথা খুব ইম্পর্টেন্ট আমরা অনেক সময় ভাবি এটাকে যে না এটা সেক্সের প্রবলেম এটা সেক্সের ওষুধ দিলেই ঠিক হয় তা নয় বিকজ আজকালকার দিন স্ট্রেসফুল লাইফ এত বেড়ে গেছে তাতে দেখা যাচ্ছে যে ছেলেদের মধ্যে টেস্টোস্ট্রন লেভেল যেটা মেল সেক্স হরমোন বলে আমরা জানি সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে বডিতে উইথ এজ খুব তাড়াতাড়ি ডিটিরিয়েট করছে এছাড়া সেডেন্টারি লাইফস্টাইল মানে ফল্টি জাঙ্ক ফুড হ্যাবিটস ঠিকঠাক টাইমে খাওয়া হয় না স্মোকিং অ্যালকোহলিজম অ্যান্ড স্ট্রেসফুল সেই সেম থিং ঘুরে ফিরে আসছে এই জন্য বডিতে টেস্টোন লেভেল কমে যাওয়ার জন্য যেটা যে জন্য পেশেন্টরা আমার কাছে আসে সেই জন্য সেটা হচ্ছে সেক্সের ডিসফাংশন পারফরমেন্স অ্যাংজাইটি পারফরমেন্স হচ্ছে না কিন্তু আমাদের বলার এটাই অর্থ এবং যে সচেতনতা যেটা দরকার সেটাই বডি জাস্ট টেস্টোস্টেরন খালি সেক্স হেলথ যেটা সেটা খালি কমায় না testosterone is involve in cardiovascular health it is involve in musculoskeletal health involve in bone health and in involve in normal working condition of a human male body তাতে আমরা দেখা যায় যে যদি টেস্টোরন লেভেল কমে যাচ্ছে পঁয়ত্রিশ ছেচল্লিশ পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর বয়সে যেটা নর্মাল লেভেল থাকা যায় সেই পেশেন্টে যখন পঁয়তাল্লিশ বছরে যাচ্ছেন তখন তার কার্ডিওভাস্কুলার ডিসঅর্ডার দেখা দিচ্ছে তার সাথে প্রেশার বাড়ছে মেটাবলিক সিন্ড্রোম দেখা দিচ্ছে যেটা যেটা ডায়াবেটিস বলা হয় এবং বিভিন্ন ধরনের ওবেসিটি অনেক প্রবলেম দেখা দিচ্ছে এইসব পেশেন্ট সঙ্গে খুব বোন হেলথে খুব প্রবলেম হচ্ছে যা তাড়াতাড়ি ফ্র্যাকচার রিস্ক বাড়ছে এবং যদি আমরা এই পেশেন্টদের টেস্ট সিম্পল টেস্ট অ্যাসে দিয়ে আমরা তাড়াতাড়ি তাদের ট্রিটমেন্ট করতে পারি ভেরি ইম্পর্টেন্ট টেস্টোস্টেরন আমরা কাদের দিই কাদের দিই না সেটা একটা খুব বিশাল বড় একটা controversial issue that has to be tackle only by specialist like us only you can take testosterone over the counter কারণ এটা খুব একটা অ্যাবিউজ ড্রাগ আমরা জানি অ্যাথলিটসরা খুব অ্যাবিউজ করে কিন্তু যাদের টেস্টোস্টেরন কম যারা ফ্যামিলি কমপ্লিট করে নিয়েছেন এবং যাদের প্রবলেম শুরু হয়ে গেছে নট সেক্সটা দিয়ে শুরু কিন্তু যাদের কার্ডিওভাস্কুলার ইস্যুস ডায়াবেটিস ইস্যুস এগুলো আগে থেকে শুরু হয়ে যাচ্ছে তাদের যদি আমরা সিম্পল এক টেস্ট রন অ্যাসে করে আমার ট্রিটমেন্ট করতে পারি তাহলে we will benefit that amount of population which is a huge chunk of the normal population of our country and also abroad অ্যাব্রডে এই কনসেপ্টটা ইটস ভেরি মাচ প্রিভ্যালেন্ট কিন্তু আমাদের দেশে এটা সবে এখন দেখা দিচ্ছে এবং এই যে ভিডিও করা সচেতনতা বাড়ানো সবাইকার মধ্যে যদি আপনার খালি সেক্সের প্রবলেম হয় মনে করবেন না সেক্স ইস্যু বলে আপনার ছেড়ে দেবেন it can also effect your normal general health